এই দেখো টুকটুকি চালায় শফিক এই দেখুন যে ক্যামেরা কমেডি করে সেই ক্যামেরাটা দেখুন কত সুন্দর আর ডিরেক্টর সাহেব এখানে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যানকে দেখতেই পাচ্ছেন হাতে ক্যামেরা এটা আচ্ছা তোর একটা কথা জিজ্ঞেস করি অনেক হয়েছে শুটিং করতে যাচ্ছে তো আমরা হয়তো খুবই একটু টাইমটা ই করে দিচ্ছি আপনারা এই ভিডিওটি দেখছেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে ভিডিও শুটিং করতে যাচ্ছে এই ভিডিওটি আপনারা দুদিন পরে দেখতে পাবেন এই দেখুন শফিক নিজেই বলছে কালকে বাদ দিয়ে ভিডিওটি দেখতে পাবেন পল্লিগ্রাম টিভি এই চ্যানেলে আর কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেবে শুটিং এর শুটিং এর ইতে রওনা দেবে শুটিং করতে যাচ্ছে এই দেখুন চলে যাচ্ছে টাটা